হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে ব্লেন্ডার সিরিজের পার্ট টু এ আপনাদের সবাইকে স্বাগতম করতেছি আমি আকুল ভাই আজকে আমরা শিখবো কিভাবে আপনি থ্রি ক্যারেক্টার বানিয়ে নিতে পারবেন আপনার নিজের জন্য আপনি নিজেই আর এই জিনিসগুলো কিন্তু আসলে ইউটিউবে দেখবেন যে বাংলা ভাষায় খুবই কমই পাওয়া যায় দু একটা ভিডিও হয়তো পাবেন যেহেতু বাংলা ভাষায় আর আমি যেভাবে শেখাবো এইভাবে কেউ এখনো ইউটিউবে এত সুন্দরভাবে শেখাতে পারেনি মনে করি তো সেই হিসাবে এই ভিডিওটা যদি পুরোটাই আপনি দেখেন যদি আপনি ব্লেন্ডারের কিচ্ছু না জানেন যদি এই ভিডিওটি ফলো করতেই থাকেন তাহলে আপনি ব্লেন্ডারের পেরে যাবেন ইনশাল্লাহ এটা আপনি নিজেই পেরে যাবেন এটা আপনার উপর আপনি বিশ্বাস রাখুন আমি এইভাবে শিখাবো যাতে করে আপনি করতে পারেন আপনি হয়তো ব্লেন্ডারে কিচ্ছু জানেন না মানে কিভাবে কি করতে হয় কিভাবে আপনি যদি আমাদের এই সিরিজটাকে কমপ্লিট দেখেন তাহলে আপনি ব্লেন্ডারের উপর অ্যানিমেশন করা থ্রি ভিডিও বানানো পর্যন্ত আপনি বানাতে পারবেন তো সেই ধারাবাহিকতায় আজকে পার্ট টু আর আমরা আজকে দেখব কিভাবে আপনি ক্যারেক্টার বের করতে পারবেন নিজের ক্যারেক্টার তো আমরা আজকে ফ্রি ফায়ার থেকে একটি ক্যারেক্টার বের করে আপনাদেরকে দেখাবো তো এজন্য যেহেতু বাংলা কমিউনিটিতে এটা খুবই কম আর যারা শিখছে তারা কেন শেখাতে চায় না কারণ তারা অনেক কষ্ট করে শিখছে নিজেরা অনেক টিউটোরিয়াল দেখে অনেক কিছু করে মানে ইংলিশ তারপর অন্য অন্য ল্যাঙ্গুয়েজ থেকে শিখছে তারা তারা কষ্ট করে শিখছে তো সেজন্য অনেকে শেখাতে চায় না এই কথার জন্য আসলে আমাদের এই ভিডিওটা যদি দুই হাজার লাইক করে দেন তাহলে হচ্ছে আমরা পার্ট আরো মানে উৎসাহিত হব যাতে করে আমাদের ভিডিও বানাতে আরো ভালো লাগে তো আশা করছি আপনারা দুই হাজার লাইক গেম কমপ্লিট করে দেবেন আর এটা কোনো আহামরি ব্যাপার না যেহেতু আপনাদেরকে এত সহজভাবে আমরা শেখাবো আপনি যদি আপনার নিজের ক্যারেক্টার মানে এই টিউটোরিয়াল দেখে ফলো করে করতে পারেন অবশ্যই একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি আমাদের ডেস্কটপে আর আমরা সেখান থেকেই দেখব কিভাবে আপনি ক্যারেক্টার তৈরি করতে পারবেন তো ডেস্কটপে এসেই দেখতে পারতেছি আমাদের ডেস্কটপের পর্দা এটা ফেটে গেছে আসলে এরকম কিছু হয় নাই এটা মানে একটা ওয়াল ওয়ালপেপার একটু ভরপুর চেঞ্জ হয় আর কি দেখুন এখানে আমাদের ক্যারেক্টার বের করার জন্য বেশ কয়েকটি জিনিসের দরকার রয়েছে তার মধ্যে চারটি জিনিস ম্যান্ডেটরি বা লাগবেই এই ধরনের কিছু তার মধ্যে আছে নিনজা রিফার নয়েসেস যে কোনো একটা ইমুলেটরের দু সালের পর থেকে আপডেট হয়নি এই ধরনের একটি ইমুলেটর এরপর ব্লেন্ডার তো লাগবেই ভাই যেহেতু ব্লেন্ডারের উপরে এগুলো হবে এখানে নিনজা রিফার এবং নয়েসেস দুইটাই লাগবে আপনারা এই দুটি আমার ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে আর ব্লেন্ডার আপনারা কিভাবে ইনস্টল করবেন কিভাবে কোথায় থেকে পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জন্য আপনারা চলে যাবেন একটি ব্রাউজারে এরপর লিখবেন ব্লেন্ডার এতটুকু লিখে সার্চ করবেন দেখবেন যে blend W W dot blender dot org আসবে এখানে আমরা চলে যাব তো এখান থেকে ডাউনলোড ব্লেন্ডারে ক্লিক করবেন এরপর আবার একটি ডাউনলোড পেজ আসবে download blender three point o তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন এরপর ডাউনলোড হয়ে যাবে আর ইনস্টল করাটা অত আহমরি ব্যাপার না আপনি নেক্সট নেক্সট করে ইনস্টল করে নিতে পারবেন তো এরপর আমরা এখন চলে যাচ্ছি কিভাবে আপনারা ক্যারেক্টার বের করবেন আপনাদের ক্যারেক্টার বের করার জন্য নিনজা রিপার যে ফোল্ডারটি রয়েছে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে এগুলো ডাউনলোড করে নেবেন এগুলো লিঙ্ক দেওয়া থাকবে তো এখানে দেখুন একটা হচ্ছে এইটটি সিক্স আরেকটা আছে সিক্সটি ফোর আপনার কম্পিউটার অনুযায়ী আপনি করবেন আপনার কম্পিউটার যদি চৌষট্টি বিটের হয় তাহলে সিক্সটি ফোরও যাবেন আর যদি আপনার কম্পিউটার বত্রিশ বিটের হয় তাহলে এইটটি সিক্সে চলে যাবেন তো আমার কম্পিউটার সিক্সটি ফোর বিট তো আমি এটাতে ঢুকবো এরপর নিচে দেখুন একটা নিনজা রিফার ডট ইএক্সি নামের ফাইল আছে এটার উপর ক্লিক করে রাইট ক্লিক করবেন যাতে করে রান অ্যাজ এজমিনিস্টার করতে পারি তো আমরা রান অ্যাজ এজমিনিস্টার করে দিব ইয়াস করে দিব এরপর দেখুন এখানে আপনাদের প্রজেক্ট খুলে যাবে মানে এরকম একটি পর্দা নিনজা রিফারের পর্দা খুলে যাবে তো এখানে ইএক্সি ফাইল আর হচ্ছে আমাদের ডিরেক্টরি এই দুইটা জায়গা আমাদেরকে দেখিয়ে দিতে হয় আমাদের ইমুলেটর কোথায় আছে সেটি দেখিয়ে দিতে হবে তো এখানে ক্লিক করলে আমরা সেই জিনিসটি দেখব তো আপনাদের ইমুলেটর ইনস্টল করে নেবেন যেটি দুই সালের পর থেকে আর কোনো আপডেট হয়নি তো আমি এই ক্ষেত্রে স্মার্ট গাগা ইউজ করতেছি আর স্মার্ট গাগা আমি যদি আপনি চান এটি কোথায় আছে দেখতে তাহলে রাইট ক্লিক করবেন ওপেন ফাইল লোকেশনে ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনাদের এই লোকেশনটা খুলে যাবে তো এটা এখান থেকে কপি করে নেবেন কন্ট্রোল সি দিয়ে এরপর আপনারা নিনজা রিফারে গিয়ে এই যে এখানে একটি বক্স আছে এই বক্সতে আবার ক্লিক করবেন করে এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবেন তাহলে আপনারা সেম ওই জায়গায় আসবেন যে জায়গায় আপনার এমএলএডিটি ইনস্টল করা আছে তো আমরা আরেকটু নিচে যাব এখানে নিচে গিয়ে দেখবেন যে প্রজেক্ট টাইটান নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে ওপেন দেবেন এখানে অনেকে লাঞ্চার দেয় যার কারণে তাদের হয় না তো এটা হচ্ছে আসলে প্রজেক্ট টাইটান ইয়ে ডট ইএক্সিটা দেবেন দিয়ে ওপেনে ক্লিক করে দেবেন তাহলে এখানে প্রজেক্ট টাইটান বা আপনার স্মার্ট গাগার যে লোকেশনটা সেটি কিন্তু সঠিকভাবে দেওয়া হয়ে গেল এরপর রয়েছে আপনার ডিরেক্টরি মানে আপনি কোন জায়গায় এই যে আপনার মডেলটি আসবে সেটা কোন জায়গায় আসবে তো আমরা এখানে ডেস্কটপে একটা ফোল্ডার করে নিব যাতে করে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি এটার নাম থ্রি মডেল রাখতেছি এই থ্রি মডেলটাকে আমি এখানে দিয়ে দেবো তো ডিরেক্টরিতে গিয়ে আমি যেহেতু ডেস্কটপে করছি এটা ডেস্কটপে যাব এরপর হ্যাঁ ডেস্কটপ এই যে থ্রি মডেল ফোল্ডারটা আমি এখানে ধরিয়ে দিলাম এরপর ওকে দিয়ে দিই তো এখন আমরা যেগুলো করব কাজ সেগুলো কিন্তু এই ফোল্ডারে চলে যাবে তো এখন আমাদেরকে রান করতে হবে রান করলেই কিন্তু আমাদের যে ইমুলেটরটি আমরা ওপেন দিয়ে দিলাম লোকেশন সেই ইমুলেটরের লোকেশনে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে অটোমেটিক তো ওই ইমুলেটরটি অটোমেটিক ওপেন হবে একটু টাইম লাগে এই প্রসেসটা হতে তো এরকম আমাদের ইমুলেটরটি অটোমেটিক ওপেন হবে এরপর আমরা ফ্রি ফায়ার আপনারা ডাউনলোড করে নেবেন ওই একই সিস্টেম যেভাবে যা করা লাগে তো আমি ফ্রি ফায়ারটা ওপেন করে নিচ্ছি এখানে তো বন্ধুরা আমাদের গেমটি কিন্তু ওপেন হচ্ছে তো আসলে আপনারা যেভাবে খেলেন ঠিক সেইভাবেই এখানে আহামরি অতটা কিছু নেই তো বন্ধুরা এইখানে আসার পর আপনারা আপনাদের ক্যারেক্টার যে ধরনের ক্যারেক্টার বের করতে যাচ্ছেন সেই রকম পোশাক পরিয়ে দেবেন এখানে তো আমি পোশাক লাগবো না আমি এটা দিয়েই করে দেখাবো টাইম বাঁচানোর ক্ষেত্রে কারণ অনেক বড় হয়ে যাবে নাহলে টিউটোরিয়ালটি তো আপনারা এখান থেকে বান্ডেল সিলেক্ট করবেন যে বান্ডেলে আপনাদের ক্যারেক্টারটিকে আপনি মানে বের করে নিতে চাচ্ছেন থ্রি মডেল বানাতে চাচ্ছেন তো আমি অনেকে এখান থেকে করে তো এখান থেকে করলে কি হয় অনেকগুলো ম্যাশ আর টেক্সচার চলে আসে যার ক্ষেত্রে আপনাদের মাথা ঘুরে যেতে পারে তো আমি এখানে চলে যাব আমাদের প্রোফাইলে যাওয়ার পর দেখুন যে এখানে একটা রোটেশন নামের অপশন আছে তো এটা একটা গোপন ট্রিক বলতে পারেন তো এটাতে ক্লিক করলে শুধু আমাদের কিন্তু ক্যারেক্টারটা চলে আসবে তো এখানে প্যাট আছে আমাদের প্যাটের যেহেতু দরকার নেই আমরা প্যাটটা এখান থেকে সরিয়ে দিব প্যাটে যাব অ্যান্ড প্যাটটাকে uh, আমরা রেস্টে দিয়ে দিব ওকে তারপর এখন জাস্ট আমার ইয়ে আমি এখানে চলে যাব অ্যান্ড এখানে গিয়ে এরকম করব আর এটা একটু দেখবেন যে যাতে করে আপনাদের ক্যারেক্টারটা একটু মানে আমাদের দিকে তাকিয়ে থাকে একটু বোঝা যাইলে হবে যে আমাদের দিকে তাকিয়ে আছে এরকম এরপর <laughs> একটু কল্লাটা বাঁকা আচ্ছা যাই হোক এরকমই হবে তো আমরা একটু ঘুরিয়ে নিলাম নেওয়ার পর আপনারা কিবোর্ড থেকে এফ টেন বাটনটি ক্লিক করবেন আমি এফ টেন বাটনটি ক্লিক করলাম দেখুন একটু বেজে গেল এই যে হ্যাঁ বেজে গেছিল আবার ছেড়ে দিছে যখনই দেখবেন যে আপনার ক্যারেক্টারটাকে ছেড়ে দিছে তখনই আমাদের ইমেলেটরের কাজ শেষ আমরা এখন ক্লোজ করে দিব এটাকে তো এটা ক্লোজ করে দিব তো আমাদের থ্রি মডেল কিন্তু আমরা নতুন ফোল্ডার খুলছিলাম এটার ভিতরে এখন কতগুলো ফোল্ডার আছে দেখুন নিনজা রিপার নামে তো এই ফোল্ডারের ভিতর আরও একটা ফোল্ডার তার ভিতর আরও একটি ফোল্ডার তো এই ফোল্ডারটিতে দেখুন যে আমাদের জিনিসগুলো রয়েছে এখানে অনেকগুলো ফোল্ডার এমনিই চলে আসে যেগুলো কোনো দরকার থাকে না তো এখানে টেক্সচারগুলো চলে আসছে যেগুলো ডিডিএস ফোল্ডার ফরম্যাটে তো যে ফোল্ডারগুলোর দরকার নেই সেগুলো আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন আর যেটার ভিতরে জিনিস আছে সেটা হচ্ছে এইটা তো আমরা এখানে মেশ এবং টেক্সচার এই দুইটা আমরা এখন কনভার্ট করে নিব কনভার্ট করার জন্য আমাদের নয়েস যে একটা সফটওয়্যার আপনি ডাউনলোড করছেন সেটার সেই ফোল্ডারে ঢুকবেন ঢুকার পর এই যে নয়েস এটা ডট ইএক্সির উপর ক্লিক করে রান অ্যাজ অ্যাজমিনিস্ট্রেট করে দিবেন তো আমি রান অ্যাজ অ্যাজমিনিস্ট্রেট করে দিলে এরকম একটা ইন্টারফেস আপনার পাশে আসবে তো এখানে আপনি সিলেক্ট করে দিতে হবে যে আপনার ফোল্ডারটি কোথায় আছে এবং কোন জায়গায় আপনি ইয়ে করছেন তো আমাদের যেহেতু ডেস্কটপে আছে আমি ডেস্কটপ খুললাম থ্রি মডেলের ভিতর নিনজা রিভারের sorry three D ninja river আবার একটি তারপরে এই যে এই ফোল্ডারে আমাদের আছে তো আপনার এখানে ফোল্ডার এইভাবে সিলেক্ট করে দিবেন আপনার কোন ড্রাইভে আছে সেই ড্রাইভটি সিলেক্ট করে দিবেন এরপর তো এখানে অনেকগুলো মেশ আছে দেখুন এটা কি মেশ এটা কোনো কাজের না যেটা কাজের হবে আমরা ঠিক সেটাই নিব এটাও কাজের না এটা কি আচ্ছা এটা ফেক অনেকগুলো এখানে ফেক আসে যার কারণে আমাদেরকে বেছে বেছে নিতে হবে তো এটাও না এগুলো ব্ল্যাক এগুলো না এটাও না তো আমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে যে কোনটা সঠিক যেমন কি এটা একটা সঠিক এটা আমরা নিতে পারি তো এটা নেওয়ার জন্য আপনারা চাইলে সবগুলো একসঙ্গে করে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে সময় বেঁচে যায় তো সবগুলো করার জন্য এখান থেকে টুল থেকে গিয়ে করে নিতে পারেন তো সেটা হচ্ছে সবগুলো আপনার কাজে আরও টাইম বেশি লাগবে তো আমি এইভাবে দেখাচ্ছি কারণ আপনি সঠিকটা নিতে পারবেন এখান থেকে তো এটা যেহেতু ঠিক আছে তাই আমরা এটিকে ম্যাশ নাইনের উপর রাইট ক্লিক করবেন নিচে দেখুন এক্সপোর্ট নামের একটা অপশন আছে তো এটাতে ক্লিক করব করার পরে ব্রাউজ করব ব্রাউজ করে আপনারা কোন ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারটা আপনারা দেখিয়ে দেবেন তো আমি ডেস্কটপে চলে যাব ডেস্কটপে চলে যাওয়ার পর থ্রি ডির ভিতরে একটা ফোল্ডার বানাই থ্রি ডি মডেলের ভিতরে একটা আমি ফোল্ডার বানাবো যেটাতে আমাদের ম্যাশগুলো থাকবে ম্যাশ ম্যাশ বলতে হচ্ছে শেপ মানে আপনার মডেলটার শেপগুলো তো এখানে ক্লিক করে এটা যেহেতু শু আমি এটার একটা নাম করে দিব শু তো এখন সেভে ক্লিক করলাম করার পর এটা দেখুন যে এটা যেরকম আছে এরকম থেকে আপনারা ব্রাউজ করে আপনাদের ফোল্ডারটা দেখিয়ে দিতে পারেন এরপর এক্সপ্লোরটে ক্লিক করে দেবেন হয়ে গেল আমাদের শু চলে গেছে আমার জুতা লাগবে না এটা হচ্ছে প্যান্ট এটা ঠিক আছে তো আমরা প্যান্টটাকেও নিয়ে নিব এক্সপোর্ট অ্যান্ড এখান থেকে দেখিয়ে দেব তো এখানে আমরা জাস্ট প্যান্ট লিখে দিব প্যান্ট তাহলে হয়ে যাবে এবার সেভ দিব তারপর এক্সপোর্ট দিয়ে দিব ওকে আমাদের প্যান্টও হয়ে গেল এরপর হচ্ছে আমাদের শার্ট এটা আমরা এখানে ক্লিক করব ওই একই প্রসেস সবগুলো করতে হবে এক্সপোর্ট ব্রাউজ করতে হবে আপনারা যেখানে রাখতে চান shirt hmm save and export করে দিতে হবে অ্যান্ড কমপ্লিট ওকে তারপর হচ্ছে এটা কি চশমাটা চশমা সানগ্লাসেস তো এটা আছে সানগ্লাস সানগ্লাস এটা আমি শখের বসে নিয়েছিলাম একশো ডায়মন্ড দিয়ে মনে হচ্ছে একশো ডায়মন্ড দিয়ে নিয়েছিলাম এটা আচ্ছা এক্সপোর্টে ক্লিক করবো এরপর ওকে দিব হয়ে গেল সানগ্লাস নিয়ে আসে শু তো আমরা নিয়েই নিয়েছি একবার নিলে হয়ে যাবে এগুলো যে সবগুলো করতেন একটার উপর আর একটা অনেকবার হয়ে যেত তার কারণে আমাদের টাইম অনেক লাগতো হয়তো বডি নেওয়া হয়নি আমরা বডিটা নিব এক্সপোর্ট এখানে লিখে দেব বডি অ্যান্ড সেভ দিব এরপর এক্সপোর্টে ক্লিক করে ওকে দিয়ে দিব কাজ শেষ তো সবগুলো একই সিস্টেমে আমি সবগুলা স্কিপ না করে দেখাচ্ছি কারণ আপনার যাতে সুবিধা হয় শিখতে এটা আলোকের ডিফল্ট হেয়ার তো হেয়ারটা নিতে হবে আমাদেরকে here and save and export and okay নিচে হ্যার নিচে প্যান্ট শার্ট শু সানগ্লাস আর কিছু থাকতে পারে না আর কিছু নেই তো এখন আমাদেরকে যেহেতু আর কিছু নেই আমরা টেক্সচারে চলে যাব আমাদেরকে টেক্সচারগুলো থেকে আমাদের ওই জিনিসের টেক্সচারগুলো বের করে নিতে হবে এটা হচ্ছে শু শুয়ের টেক্সচারটা নিয়ে নিতে হবে তো এক্সপোর্ট করব এটাতে আবার আরেকটা ফোল্ডার দেখিয়ে দেবো কারণ আমরা এগুলো টেক্সচারগুলো নিতেছি তো এখানে আরেকটা ফোল্ডার করি টেক্সচার নামে টেক্সচার তো এটাতে আমরা ক্লিক করব করার পর এখানে এটা শু টেক্সচার নাম শু জুতা আর কি এটা লিখে সেভ আর এটা দেখুন যে টিজি আছে এটা আমাদেরকে পিএনজি করে দিতে হবে ফরম্যাটটা মানে পিএনজি ফরম্যাটে আমাদের এগুলা হয়ে যাবে তো এক্সপোর্ট করব অ্যান্ড কমপ্লিট একই সিস্টেমে সবগুলো আমাদেরকে করতে হবে যতগুলো টেক্সচার আছে সব তো এটা হচ্ছে বডির টেক্সচার এক্সপোর্ট এটা হচ্ছে বডি সেভ টিজি থেকে পিএনজি অ্যান্ড এক্সপোর্ট ওকে তো এটা pant export pant save TG থেকে এটা PNG and export okay shirt shirt নিয়ে নেই না এটা শার্টটা চার্ট ও oh, এটা পিএনজি হবে এক্সপোর্ট অ্যান্ড ওকে সানগ্লাস তো export browse sunglass and TGA থেকে পিএনজি করতে হবে এক্সপোর্ট দিতে হবে ওকে হেয়ার এক্সপোর্ট ব্রাউজ নামকরণ টিজিএ থেকে পিএনজি এক্সপার্ট ওকে তো সবগুলো হচ্ছে সেম প্রসেস এখানে দেখানো কিছু নাই আপনারা একটা দেখলে আরগুলো করে নিতে পারবেন তো আর কিছু বাকি থাকতে পারে সব তো নিয়ে নিচ্ছি মনে হয় দেখি এক্সপোর্টে যাও ব্রাউজে যাও বডি নিছি হ্যান্ড নিছি প্যান্ট শার্ট শু সানগ্লাস আর কিছু তো নাই না দুই চার ছয়টা ম্যাশে দেখি কয়টা দুই চার ছয় তো ঠিক আছে আমাদের এখানকার কাজ কমপ্লিট এখন আমাদের মেইন পার্টে আমরা চলে যাব আমাদের মডেলটিকে আমরা কমপ্লিটলি বের করে নিলাম এখন একটাই কাজ বাকি আমাদের ব্লেন্ডারে চলে যেতে হবে এবং সেখানে আমাদের মেন ক্যারেক্টার বানাইতে হবে এরপর আমরা এক্সপোর্ট করব আমরা ব্লেন্ডারের উপর ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন আমরা ওপেন করে নিলাম ব্লেন্ডারটিকে এরপর এরকম আসবে এরকম আসলে কিছু করবেন না জাস্ট রাইট সাইডে একটা ক্লিক করে দেবেন এরপর কিবোর্ড থেকে এ ক্লিক করবেন মানে অল সিলেক্ট হওয়ার পর এরপর ডিলিট বাটনে ক্লিক করে দেবেন যাতে সব কিছু ডিলিট প্রতিটায় তো আমরা সব কিছু ডিলিট করে দিলাম এরপর আপনাদের এখানে যেতে হবে ফাইলে ফাইল থেকে ইম্পোর্ট আমরা ওগুলি বেস ফরম্যাটে করছি এফবিএক্স তারপর কোন জায়গা থেকে আনবেন সেটা থেকে আমরা ডেস্কটপ থ্রি ডি মডেলে যাব তারপর ম্যাশ এরপর এ দিয়ে সব সিলেক্ট করে নেবেন জাস্ট এ অন্য অন্য জায়গায় কিন্তু কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট হয় বাট এখানে জাস্ট এ দিয়ে অল সিলেক্ট হয় এটি মনে রাখবেন তো অল সিলেক্ট করার পর আমরা ইম্পোর্ট এফবিএক্সের উপর ক্লিক করে দিব তো এখানে সবগুলো আসছে এফবিএক্স তো এখানে আমাদের সবগুলাকে সিলেক্ট করতে হবে এভাবে বা এ দিয়েও সব সিলেক্ট হবে জাস্ট সিলেক্ট করার পর এস ছাপবেন যাতে করে এগুলো বড় হয় এগুলো অনেক ছোটো আছে দেখছেন এটা অনেক ছোটো আমরা একটু বড় করতে চাচ্ছি তো বড় করার জন্য আমাদেরকে অবশ্যই এস ক্লিক করতে হবে এস ক্লিক করার জন্য এরপর একটু মাউসটাকে স্ক্রোল করতে হবে মানে একটু উপরের দিক দিতে হবে উপরের দিক ঠেলে নিয়ে যেতে হবে এটাকে স্ক্রোল বলা হয় তো স্ক্রোল বলতে না না ড্রাগ করতে হবে ড্রাগ হ্যাঁ এরকম ওকে ড্রাগ করে বড় করবেন ক্যারেক্টার এরকম তো ক্যারেক্টার বড় হওয়ার পর আপনার সাইজ মতো হওয়ার পর আপনি প্যাড থেকে কিবোর্ডের প্যাড যেখানে নাম্বারগুলো থাকে এক দুই তিন চার তো সেখানে চিপে দেবেন এক চাপার পর আপনারা আর চাপবেন কিবোর্ডের আর মানে রোটেট তারপর এক্স এক্স বরাবর রোটেট করব মাইনাস নব্বই ডিগ্রি তাহলে আপনাদের ক্যারেক্টার এরকম আসবে তো এরকম হওয়ার পর আপনারা সেভেন চেপে দেবেন এরপর সেভেন চেয়ার পর রোটেট করতে হবে এরকম আর আর দেওয়ার পর আপনারা একটু মাউসটাকে ড্রাগ করবেন যেদিকে ড্রাগ করবেন সেদিকে এটির মুভ হবে তো আপনারা রেড রেখা বরাবর একটু মুখ করে দেবেন তো এটা একটু দেখতে সুন্দর লাগবে তো এরকম হয়ে গেল আমাদের ক্যারেক্টার এরপর শেডিংয়ে চলে যাবেন শেডিং মানে আমাদের ক্যারেক্টারের যে ইয়েগুলো আছে টেক্সচারগুলো লাগানোর জন্য তো আমরা প্রথমে শার্টটি ধরবো এখানে ক্লিক করে দিলে দেখবেন যে এখানে এরকম কিছু একটা ওপেন হবে ওপেন হওয়ার পর এটার আর আমাদের দরকার নাই ডিলিট এরপর আপনাদের টেক্সচার যেখানে আছে আপনারা সেখানে চলে যাবেন এই যে টেক্সচার টেক্সচার ফোল্ডারে চলে গিয়ে ওটা যেহেতু শার্ট তো আমাদের শার্ট নামের যেটা আছে এটা আমরা এখানে থেকে টেনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর আপনারা এরকম করে এই যে বেস কালার নামের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করা যাবে তাহলে দেখুন আমাদের টেক্সচারটি চলে আসছে শার্টের তারপর আমাদের প্যান্ট এখন আমাদের প্যান্টের উপর ক্লিক করতে হবে এরপর এটাকে আমরা সিলেক্ট করার পর এটার উপর একটা ক্লিক দেওয়ার পর সাদা রেখে আসছে এরপর আমরা ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল এরপরে এখন আমাদেরকে প্যান্টটি নিয়ে আসতে হবে এখানে প্যান্ট নিয়ে আসার পর এখানে ড্রাগ করে এনে ছেড়ে দিলাম এরপর এই যে সুতা একটা টান লেবেল হয় কালার থেকে বেস কালারে লেগে দি লাগাই দিতে হবে এটা তো এখানে এই যে কালার থেকে টেনে এই যে ব্যাস কালারে লাগাই দিবেন হয়ে যাবে তো এটাও লেগে গেল এরপর আমাদের আছে শু শু মানে জুতা তো এটা আবার ডিলিট করব এখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দিব তো এখানে এরকম আসা ছেড়ে দেওয়ার পর এই যে কালার এটা থেকে ধরে টেন টান দিলে এরকম একটা সুতা বের হয় এই সুতাটা এখানে লাগিয়ে দেবেন বেস কালারে তো আমার জুতারদের জুতারও কাজ শেষ এরপর হচ্ছে এটা এটাকে বড়ি এটা হচ্ছে বড়ি তো এটা ডিলিট এরপর বডিটা নিয়ে এসে ছেড়ে দিব তো হয়ে গেল বডিরও হয়ে গেল বডি এরপর এই যে সানগ্লাস সানগ্লাসটাও নিয়ে আসতে হবে এখানে সানগ্লাস তো সানগ্লাসটাও সেলে দিলাম এর হচ্ছে হেয়ার হেয়ারটাও এনে দিলাম তো বন্ধুরা আমাদের ক্যারেক্টার কিন্তু কমপ্লিট হয়ে গেল আর দেখুন ক্যারেক্টারটা একটু কীরকম যেন লাগতেছে দেখতে তো এই যে একটা মানে কীরকম ভাব এটা যদি আপনারা টানাতে চান তাহলে এখানে একটু নিচে আসবেন মেটালিক নাম অপশনটা কমাই দেবেন এরপর স্পেকটুলার এটাও কমাই দেবেন দেখবেন যে কত সুন্দর লাগতেছে আপনাদের ক্যারেক্টারে দেখতে তো এখন আমি সবগুলা থেকে এই দুইটা কমাই দিব যাতে করে আমাদের ক্যারেক্টারটা মানে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হয় তো সুন্দর লাগতেছে এই দুটো কমাই দিলে একটু সুন্দর লাগে তারপর বডি থেকে গেছে সানগ্লাস অ্যান্ড হেয়ারে রয়ে গেছে এটা তো এই যে দুইটা কমে দিলাম সেই লাগতেছে এখন তো বোধ আমাদের ক্যারেক্টার কিন্তু রেডি তো এখন আমরা এখানে চলে যাব এরপর এখানে কিছু দেখা যাচ্ছে না দেখুন <laughs> একটা মজার জিনিস আমরা ওখানে সব কিছু লাগিয়ে আনলাম কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না তো এটা হচ্ছে ভিউ পোর্টের কারণে আমরা এখন আছি ভিউ পোর্ট শেডিংয়ে তো আমাদেরকে চলে যেতে হবে ভিউপোর্ট শেডিং অথবা র্যান্ডারে তো আমরা ভিউপোর্ট শেডিংয়ে চলে যাব তাহলে আপনারা শেডিং শেডিং বা টেক্সচারগুলো দেখতে পাবেন তো এটা এরকম হওয়ার পর আপনারা এটা এরকম করে ঘুরাইতে পারবেন আপনাদের যে মাউসের মিডল স্কোল যেটা করা যায় মানে যেটা ঘোরানো যায় ওটাকে চিপে ধরে মাঝখানে চিপ দিয়ে ধরে রেখে আপনি যদি মাউস ড্রাগ করেন তাহলে এরকম ঘুরবে তো এটা হওয়ার পর আমরা এখন ক্যারেক্টারটিকে এক্সপোর্ট করব এক্সপোর্ট মানে আমরা ক্যারেক্টারকে মানে আমাদের থ্রি মডেল বানিয়ে নিব তো ফাইলে যাব এক্সপোর্ট নামের অপশন আছে এক্সপোর্টে যাব আপনারা যদি একটু ব্যালেন্ডার নিয়ে আগে কাজ করে থাকেন তাহলে বিএক্স দেবেন না হলে ওবিজি দেবেন ওবিজি আর বিএক্স আপনারা যেটা ইচ্ছা এটাই নিতে পারেন তো আমি বিএক্স দিয়ে করে দেখাচ্ছি বিএক্সে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে একটা নাম দিতে হবে আলোক ক্যারেক্টার তো আমি আলোক লিখে দিলাম জাস্ট ফর এডুকেশনাল তো ডেস্কটপে যাব থ্রি ডি মডেল আমি যেখানে রাখতে চান সেটি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখানে এক্সপোর্ট এফ বিএক্সে ক্লিক করে দেবেন আমরা এখন আমাদের সেই থ্রি ডি মডেলে যাব এরপর দেখুন যে আলোক নামের একটি এফ বিএক্স চলে আসছে তো এটা হচ্ছে আমাদের সেই ক্যারেক্টারটা তো দেখুন এই যে ক্যারেক্টার আমাদের এসে গেছে তো বন্ধুরা এই আপনারা যদি আমাদের লাইক এম দুই লাইক কমপ্লিট করে দেন তাহলে আমরা কিভাবে অ্যানিমেশন করবেন কিভাবে থ্রি ডি বানা ভিডিও বানাবেন কিভাবে ফাইট করাবেন দুটি ক্যারেক্টারের সব কিছু নিয়ে হাজির হব যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেলাইকনটি অলে করে রাখবেন আর যদি বেলেন্ডার শিখতে চান তাহলে এই সিরিজটি কি কন্টিনিউ করবেন তাহলে আপনারা ব্লেন্ডারের এ টু জেড সব কিছু শিখতে পারবেন আশা করি আর যারা আমাদের ভিডিওটিকে পজ করে এতক্ষণ আপনারা কাজটি করেছেন আমি আশা করি আপনারা নিজেদের ক্যারেক্টার বের করতে পেরেছেন আর যারা এখনও নিজেদের ক্যারেক্টার বানাতে পারেননি কোনো সমস্যায় পড়েছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনি কোন সমস্যায় পড়েছেন আর যারা আমাদের ভিডিও দেখে বানিয়ে ফেললেন তারা অবশ্যই কমেন্ট করবেন অন্যদেরকে উৎসাহিত করার জন্য প্লাস আমাদেরকে উৎসাহিত করার জন্য আর এই সাইডে দেখুন একটি ভিডিও আসবে যে ভিডিওটা হচ্ছে আমাদের এই ধরনেরই একটি ভিডিও এবং নিচে বেলেন্ডার সিরিজের যে সিরিজ সেই সিরিজের প্লেলিস্ট থাকবে আর এইদিকে দুটি চ্যানেল আছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে